আসসালামু আলাইকুম আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি এস এম মইনুল বসমইন চকরিয়ায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় ভিক্ষুকদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া আয় বর্ধমূলক কাজের উপকরণ বিতরণ করা হয়েছে গতকাল বিকেলে চকরিয়া উপজেলার সমাজসেবা কার্যালয়ে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জাফর আলম এ সময় চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাইদি উপজেলার সহকারী কমিশনার ভূমি রাহাতুজ্জামান ও পৌর আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন উখিয়ায় পল্লী বিদ্যুতের গ্রাহকদের অভিযোগ ও প্রতিকার ব্যবস্থা সংক্রান্ত গণশুনানি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আয়তন বোর্ডের সহযোগিতায় রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া পালংয়ে এ গণশুনানির আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জিএম প্রকৌশলী দিলীপচন্দ্র চৌধুরী রত্নাপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল আলম চৌধুরীর সভাপতিত্বে গণশুনানি অনুষ্ঠানে বক্তব্য রাখেন উখিয়া পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মোহাম্মদ ইব্রাহিম বিদ্যুৎ গ্রাহক ইস্কান্দর চৌধুরী সহ সংশ্লিষ্টরা গণশুনানি অনুষ্ঠানে বাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত মিটার ত্রুটিমুক্ত সহ গ্রাহকদের বিভিন্ন অভিযোগ তাৎক্ষণিক সমাধান এবং বিদ্যুৎ অপচয় কমিয়ে বড় মৌসুমে চাষাবাদের সেচ ব্যবস্থায় সচেতন হওয়ার আহ্বান জানানো হয় সনাতন ধর্মাবলীদের শিব চতুর্দশী পূজা উপলক্ষে তেরো দিনব্যাপী মহেশখালী আদিনাথ মেলা শুরু হয়েছে আগামী আঠারোই ফেব্রুয়ারি থেকে এই উৎসব মাতাবে দেশের হিন্দু সম্প্রদায়ের নানা বয়সী মানুষ মেলা সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে গতকাল বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার ও শ্রী শ্রী আদিনাথ মেলা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ ইয়াসিনের সভাপতিত্বে সহকারী কমিশনার ভূমি এফ এম শামীম থানার অফিসার ইনচার্জ ও শ্রী শ্রী আদিনাথ মেলার সুপার প্রণব চৌধুরী শিব চতুর্দশী মেলা পরিচালনা কমিটির সিনিয়র সহ সভাপতি মাস্টার ব্রজ গোপাল ঘোষসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন পরে সন্ধ্যায় শ্রী শ্রী আদিনাথ মন্দির সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় এতে বিভিন্ন উপ কমিটির গঠন করা হয়েছে নিবিড় অন্তরত বসন্ত এলো প্রাণে স্লোগানে রামু সরকারি কলেজের আয়োজনে পালিত হয়েছে বসন্ত উৎসব গতকাল এই উৎসবকে ঘিরে শিক্ষক শিক্ষার্থীরা রং বেরঙের ফুলে উৎসব ও উৎসাহে মেতে উঠে পুরু কলেজ ক্যাম্পাস উৎসবে প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তাফা তিনি বলেন বাঙালির প্রাণের উৎসব হচ্ছে বসন্ত গ্রাম বাংলার চির চিরাচরিত সংস্কৃতিকে ধারণ ও লালন করতে পারলে জাতি হিসেবে আমরা আরও সমৃদ্ধ হব এতে সভাপতিত্ব করেন রাম সরকারি কলেজের অধ্যক্ষ মুজিবুল আলম অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অধ্যাপক মানসী বড়ুয়া দীর্ঘদিন টেকনাফের নাফ নদীতে রেজিস্ট্রার এক হাজার জেলে মাছ শিকার করতে না পারায় এবং এর সুষ্ঠু সমাধান ও দিনের বেলায় মাছ শিকারের অনুমতি চেয়ে স্মারকলিপি প্রদান করেছে গতকাল বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামানের মাধ্যমে জেলা প্রশাসক ও মৎস্য মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে পৌরসভার জেলে সমিতির সদস্যরা এ সময় পৌরসভার জেলে সমিতির সভাপতি আব্দুস সালাম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন ইয়াবা উদ্ধারের মামলায় মোহাম্মদ আয়াসুদ্দিন নামে এক মাদক কারবারিকে সাত বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত সেই সঙ্গে তাকে দু লাখ টাকার নগদ অর্থদণ্ড অনাদায়ী আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে মঙ্গলবার টেকনাফ থানায় মামলার শুনানি শেষে কক্সবাজার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন দণ্ডিত আসামি টেকনাফের নীলা পশ্চিম সাতঘরিয়াপাড়ার মোহাম্মদ হোসেনের ছেলে এ মামলার দুইজন পালাতক আসামির বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে খালাস দেন আদালত রাষ্ট্রপক্ষের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম মামলাটি পরিচালনা করেন আসামিদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট বেগম স্বামীমারা স্বপ্না উল্লেখ্য দু সালের পনেরোই সেপ্টেম্বর টেকনাফের নীলা পশ্চিম সাতগরিয়াপাড়া মোহাম্মদ আয়াসুদ্দিনের বসতবাড়ি থেকে তিরিশ হাজার ইয়াবা উদ্ধার করে র্যাব সাত এই ঘটনায় তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করেন টেকনাফ ক্যাম্পের